ইউক্রেনের সাথে সমঝোতা আলোচনার প্রক্রিয়া এগাতে চায় রাশিয়া কিন্তু ইউক্রেনের আলোচনার প্রক্রিয়া নস্বাত করেছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে ফোন আলাপে তিনি এসব কথা বলেছেন বার্তা সংস্থা রাইটার জানায় নেহামার ও পুতিন এর টেলিফোন আলাপে অবসাগর ও কৃষ্ণসাগরের নিরাপত্তা বেসরকারি জাহাজ চলমান অস্বাভাবিক কারণে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানানো হয় এরই আগে ইতালির প্রধানমন্ত্রী বেরিও ভাদ্রির সঙ্গে ফোন আলাপ করেন ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে দুই নেতা ইউক্রেন পরিস্থিতি ও বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে কথা বলেন ফোন আলাপে পুতিন ইতালির প্রধানমন্ত্রীকে বলেন পশ্চিমারা যদি তার দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে না তোলে তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে মস্কো উল্লেখযোগ্য অবদান রাখতে প্রস্তুত পুতিন ও দ্রাগির ফোন আলাপের পর ক্রোমোনিয়ার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় তাতে বলা হয় ইউক্রেনের পক্ষ থেকে আজব ও কৃষ্ণসাগরে জাহাজ চলাচল বাধা সৃষ্টি করা হচ্ছে আজব ও কৃষ্ণসাগরে বেসামরিক পূর্ণবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে এসব জাহাজ চলাচলে নিয়মিত মানবিক রেকিটার চালু করা রাখার জন্য উল্লেখ করেছে পুতিন রুশ প্রেসিডেন্টের বক্তব্য সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা দফতর পেঙ্গানন্টের মুখপাত্র জন কিভলি শুক্রবারে বলেন এখন তারা খাদ্য ও অর্থনৈতিক বিষয়কে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমরা এটি সমর্থন করতে পারি না এই বিষয়ে করণীয় নিয়ে আমাদের মিত্রদের সঙ্গে কথা বলবো